বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা পিঁপড়া একে অপরকে করে থাকে পারস্পরিক সহযোগিতা ছাড়া পৃথিবীতে কোনো ভালো কাজ কোনো খারাপ কাজ কোনো কাজই সমাধা হয় নাই এই জন্য চাই পারস্পরিক সহযোগিতা সহযোগিতা আপনি করবেন তা আপনার জন্য করলাম আপনি না করবেন আপনি বঞ্চিত হলেন ভালো কাজ থেকে কিন্তু আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করিয়ে নেন মৌমাসিকে দিয়ে করিয়ে নেন আল্লাহর দিনের কাজ আল্লাহ রব্বুল আলমিন হুদহুদ পাখিকে দিয়ে করিয়ে নেন সুলাইম আলাহিসাল্লামের হুদুত পাখি সুলাইম আলাহিসাল্লামকে বললেন পামাকা সাকায় দিন পুরা ঘটনা বলার সময় আমার নেই সময় খুব কম পামাকা সাকায় দিন وقال أحدت بما لم تحد به وجئتك من سبع بنبأ يقين وجدتها إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم সুলাইমান আমি গেছিলাম সাবায় সেখানে দেখলাম একজন নারী নেতৃত্ব দিচ্ছে তার বিরাট সিংহাসন আছে সেই মহিলা এবং তার সমাজের লোকেরা সূর্যের সামনে সেজদা করে সুলাইম আল্লাহ সাল্লামের কাছে খবর পৌঁছালেন হুদহুদ পাখি হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইম আল্লাহ সাল্লাম ইয়ামানে অভিযান চালালেন ইয়ামানের মাটিতে ইসলাম কায়েম হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো তার শুরুতে ছিল হুদহুদ পাখি আল্লাহ রব্বুল আলমিন তার দিনের কাজ পশু পাখিকে দিয়েও করিয়ে নেন মানুষকে দিয়েও করিয়ে নেন কাফের মুশরেককে দিয়েও কোনো সময় আল্লাহ পাক ভালো কাজ করে নেন আল্লাহ আকবর বন্ধুগণ সেই সুলাইম আল্লাহ সাল্লাম যখন মারা গেলেন আল্লাহ পাক সুলাইম আল্লাহ সাল্লামের লাশ খাড়া করে রাখলেন কোরআনুল করিমে সুরাতুস সাবা চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালাম্মা قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من ساته فلما خر تبينت الجن ولو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ পাক মালাকুল মৌতকে বলেন জান কবজ করো দাঁড়ানো অবস্থায় যান কবজ করে আর জিনের রাজমিস্ত্রি বাইতুল মাকদেশ তৈরি করছে ওই দেখ বাবা সুলাইমান লাঠি হাতে করে মেরে শেষ করে ফেলবে মানে তাড়াতাড়ি কাম কর সুলাইমান সাল্লামের মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মাকদাস কমপ্লিট করলেন আল্লাহ আকবর বায়তুল মাকদেশ কমপ্লিট হলো পাহারাদার কে জিন্দা সুলাইমান না মরা সুলাইমান সুলাইমান আসলাম এতেকালের পরে তার লাশ দিয়ে আল্লাহ পাক পাহারাদার বানায় কাজ করে নিলেন আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলের বড় বড় দুই দলের দুইজন নেতা আছেন ছিলেন তাই না দুই নেতা ছিলেন বড় বড় সেই দুই নেতার নাম না নিয়ে বর্তমান নেতা কর্মীদের চলার সুযোগ নাই সামনে কত বছর যাবৎ পুঁজি বানিয়ে সেই নাম ভাঙায় ভাঙায় তারা চলছে সামনে কারণ সেই দুই নেতা এমন কিছু এই দেশের মাটিতে এমন কিছু অবদান রেখে গেছেন বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে এ জাতি ভুলবে না মানুষ কাজ করে মরার পরে তার কাজের ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন হয় দুইজন নেতা দুই মেরুর লোক কে কোন দল করেন তা আমার দেখার বিষয় নয় কিন্তু দুইজন নেতার মৃত্যুর সময়ে শেষ বিদায়ের সময়ে আমরা তাদেরকে আদর সোহাগ করে শ্রদ্ধা জানায় বিদায় করতে পারি নাই গুলিয়ার বুলেট দিয়ে তাদেরকে বিদায় করেছি এই ছিল তাদের পাওনা আমাদের পক্ষ থেকে আমরা নেমক খারাম জাতি বন্ধুগণ দুইজন নেতাই বের হয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে দুই দলের দুই দুই বড় নেতা এন্তেকালের পূর্ব মুহূর্তে বেরিয়ে আসছিলেন গুলাগুলির আওয়াজ শুনে এখান থেকে প্রমাণিত হয় এদেশের মানুষকে এ জাতিকে তারা কি পরিমাণ ভালোবাসতেন আর কি পরিমাণ বিশ্বাস করতেন আর কি মোহাব্বত তাদের প্রতি ছিল তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমার বুকে গুলি করার জন্য আমার দলের লোকেরা আমার দেশের লোকেরা এসেছে তাকুয়াশীল কাজ এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করা আর তা উনু আলাল বীর তাকোয়া আহলাদিস আন্দোলন বাংলাদেশের ঘোষণা তিনটি সংস্কার তার মধ্যে হলো একটি শিক্ষা সংস্কার এদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে মারাত্মক সমস্যা বিরাজিত যারা জেনারেল লাইনে পড়েন অধিকাংশই নাস্তিক্যবাদের সিলেবাস তাদেরকে পড়ানো হয় আপনার ছেলেটা যদি ইউনিভার্সিটিতে দর্শন পড়ে অথবা বাংলা সাবজেক্ট পড়ে ও নাস্তিক হতে আর বেশি দিন লাগে না কারণ বঙ্কিমচন্দ্র মধুসূদন দত্ত এগুলি পড়তে পড়তে একসময় সে নাস্তিক হয়ে বের হয় অধিকাংশ সবাইকে বলিনি এর মধ্যে ভালো আছে মাদ্রাসার সিলেবাস যেগুলি যেটা গেলে বেদাতি মাদ্রাসা মাঝহাবি এগুলিতে কাণ্ডজ্ঞানহীন কিছু আলেম তৈরি করা হয় কি তৈরি করা হয় কাণ্ডজ্ঞানহীন একদম পরিষ্কার ভাষায় চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব কাণ্ডজ্ঞানহীন এক আলেম বলছেন এদেশে মূর্তি থাকবে না মূর্তি আমি ভেঙে চুরমার করে দেব দলিল দলিল হলো ইব্রাহিম আলাহাল্লাম মূর্তি ভেঙেছিলেন এখন জেলখানায় বসে বসে মূর্তি ভাঙছে ইব্রাহিম আলাহাল্লাম মূর্তি ভেঙেছিলেন কথা ঠিক তো নাকি আমাদের নবী সাল্লাম মূর্তি ভেঙেছিলেন কি না কখন মক্কা বিজয়ের আগে না পরে মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনশো ষাটটি দেবতার মধ্যে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেজদা দিয়েছিলেন দেন নেই তিনি ভাঙেননি কেন আমি কি ইব্রাহিম আলাহ সাল্লামের কথাটা খুব ভালো করে বুঝবেন আমি কি ইব্রাহিম আলাহ সাল্লামের শরীয়ত মানব নাকি আমাদের নবীর শরীয়ত মানব ইব্রাহিম আলাহ সাল্লাম ক্ষমতা পাওয়ার আগে মূর্তি ভেঙে তিনি কালেদিয়া থেকে বিতাড়িত হয়ে হিজরত করে চলে গেছিলেন আর আমাদের নবী মক্কায় থাকা অবস্থায় মূর্তির গায়ে হাত দেননি যখন ক্ষমতা পেলেন মক্কা যখন নবীর হাতে এসে গেল তখন তিনি মূর্তি ভাঙলেন আর বললেন ওয়াকাল জাল ওয়াকুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতেল ইন্নাল বাতেলা কানা জাহুক হাজার হাজার ছাত্রকে নিয়ে রাস্তার মধ্যে আন্দোলনে নামিয়ে সতেরো জন আঠারো জন মায়ের কোল খালি হওয়ার পরে সেই কাণ্ডজ্ঞানহীন মুক্তি যায় রিসোর্টে রিসোর্টে যাওয়ার আর সময় পাইনি মায়ের কোল খালি হয়েছে ওই মুফতির উস্কানিমূলক বক্তব্যে তার উস্কানিমূলক বক্তব্যে হাজার হাজার মানুষের রক্ত রাস্তায় ঝরেছে মাদ্রাসার কমলমতি ছাত্রদের গুলি খাওয়ায় হত্যা করার পর ওই রিসোর্টে গেছেন আনন্দ ভ্রমণ করতে কোরআন হাদিস তো বোঝে না বোঝে না বাস্তবতা কিছু বুঝার কাণ্ড জ্ঞান নেই আরেকজন মুফতি বক্তৃতা দিচ্ছে ডাক্তার জাকের নায়ক ইহুদি নাসারার দালাল সভাপতি ছিলেন প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান নারায়ণগঞ্জ সরি সিরাজগঞ্জ সয়দাবাজ ইউনিয়নের চেয়ারম্যান জনাব শক্তিক আহমদ মিঠু তিনি স্টেজে বসা একটু চেপে বসেন পিছনের ভাইদেরকে সুযোগ দেন আমি যে জরুরি কথাগুলি বলছি এগুলি খুব জানা জরুরি আপনার আপনি অন্য ওয়াজ মাহবিলে এই জিনিসগুলি পাবেন না কথাগুলি মুফতি সাহেব বলছেন ডাক্তার জাকের নায়ক ইহুদিদের দালাল মুফতি বলছে ইহুদির দালাল এবার দাড়ি চাঁচা মুস চাঁচা চেয়ারম্যান সাহেব বলছেন সব বক্তা সাহেব আপনার বক্তৃতা স্টপ করেন ডাক্তার জাকের নায়ক ইহুদির দালাল এটাকে প্রমাণ করেন তারপরে আপনি আপনার বক্তৃতা সামনে নিয়ে যান তো মুফতি মারছে ধমক এই তুমি দাড়ি চাঁচা মুসা তুমি কি জানো হ্যাঁ, আমি কিছু জানি না আমার দাড়ি মুস নাই এটা ঠিক কিন্তু ডাক্তার জাকের নায়ক তামাম বিশ্বের মুসলিমদের জন্য একটি নিয়ামত এটা আমি জানি আপনি ধমক দিয়ে আমাকে থামাতে পারবেন না আমি চেয়ারম্যান ইউনিয়নের আমি আজকের মাহাবিলের প্রধান বক অতিথি আপনি আমাকে ছোটোখাটো দেখে মনে করছেন যে আমি কোনো কলেজ পড়ুয়া ছাত্র জি না আমি এখানকার চেয়ারম্যান আপনাকে আমি স্টেজ থেকে নামতে দিব না আপনি আগে জাকের নায়ক ইহুদির দালাল প্রমাণ করবেন তারপর নামবেন পড়ে গেছে মুফতি গারা কলে তাকে জিজ্ঞেস করছে জাকির নায়ক স্যারকে দেখেছেন কয় না আপনি কি তার বই পড়েছেন কয় না তার লেকচার শুনেছেন কয় বাজে লেকচার শুনি না তো বলছে আপনি লেকচারও শুনলেন না তাকে দেখলেনও না তার সাথে কথাও বললেন না তার বইও পড়লেন না একে ইহুদির দালাল আপনি কি করে বলেন যাই হোক পরে সেই মুফতি স্টেজে করজোরে ক্ষমা চেয়ে তার বক্তব্য উড্র করে তারপরে সে স্টেজ ত্যাগ করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ এরকম হাজার হাজার মৌলবী তৈরি হচ্ছে ওই সব মাদ্রাসায় বলছে বাবারা ইহুদি নাসারার আমাদের দুশ্মন খবরদার তাদের পণ্য ব্যবহার করবেন না অমুসলিমদের পণ্য বর্জন করো জনগণ স্লোগান দিছে জিহাদ জিহাদ জিহাদ চাই শুরু হলে আমরা নাই কিন্তু কাণ্ডজ্ঞানহীন বক্তা জানে না যে তার সামনের মাইকটা মেড ইন জাপান তার হাতের ঘড়িটা মেড ইন সুইজারল্যান্ড তার পকেটের মোবাইলটা মেড ইন ফিনল্যান্ড যেই গাড়িতে চলে এসেছে সেই গাড়িটা হলো মেড ইন জাপান তোর মুসলমান দাদারা এগুলি বানাইছে তুই যে ঘোষণা দিলি যে অমুসলিমদের পণ্য বর্জন করো অমুসলিমরা যদি বলে তোরা আমার পণ্য কি বর্জন করবি তামাম বিশ্বে মুসলিম বিশ্বে একটি পণ্য আমরা দিব না আমাদের সব পণ্য আমরা তোদের জন্য বয়কট করলাম তা তোমার দাদা গরুর গাড়ি বানাইছে গরুর গাড়িতে সরি ওয়াশ করতে যেও অমুসলিমদের পণ্য কি করতে হবে বর্জন করতে হবে ঘোষণা দিচ্ছেন কে বক্তা বক্তা যেমন কাণ্ডজ্ঞানহীন শ্রোতাও সেমন কাণ্ডজ্ঞানহীন বল ঠিক রসুল্লাহ সাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা করেন নাই আল্লাহ নবী সালাম জানে এতেকাল করছেন তখন তার গায়ের বর্ম ইহুদির কাছে বন্ধক ছিল আল্লাহর নবীর গায়ের বর্ম যুদ্ধের বর্ম কয়েক কেজি জব নিয়ে আল্লাহ নবী খেয়েছিলেন ইহুদির কাছে নিজের যুদ্ধের বর্ম বন্ধক রেখে আল্লাহ নবীর কি বর্ম বন্ধক রাখার দরকার ছিল আল্লাহর কাছে কি রুজির অভাব ছিল কিয়ামত পর্যন্ত আমার মতো আপনার মতো হতভাগা মুসলিমকে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন যে বৈষয়িক জীবনে বৈষয়িক লেনদেনে ব্যবসা বাণিজ্যে বৈষয়িক আদান প্রদান এমনকি ঋণ কর্জ বর্ণ বন্ধক এগুলি সব মুসলিম অমুসলিম সবার সাথেই চলবে ইসলাম বোঝে না কোরআন বোঝে না কাণ্ডজ্ঞানহীন এরকম হাজার হাজার আলেম তৈরি করছে আপনার জাকাত ফেতরা খেয়ে এই জন্যই এর সংস্কার প্রয়োজন সংস্কারের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ পাক প্রথম বলেছিলেন একরা বিসমে রব্বিক আল্লাদি খালাক পরহে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন পড়াশোনা তালিম শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম যিনি চালু করেছিলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ শিক্ষা সর্বপ্রথম কে চালু করলেন أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক বলছেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা আল্লাহ রাব্বুল আলমিন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন কে শিখালেন কে শিখালেন আল্লাহ কাকে শিখালেন আদম আলাহিসাল্লামকে কি শিখালেন সব বস্তুর নাম মানব জাতির প্রথম শিক্ষক কে আল্লাহ ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন فتاب عليه إنه هو التواب الرحيم আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক তওবা করার জন্য কিছু শব্দ শিখিয়ে দিলেন ভুল করার পরে যে ভুলটা সংশোধন কিভাবে হবে তাও শিখালেন কে আল্লাহ কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন فتاب عليه إنه هو التواب الرحيم যেই কালেমা শিক্ষা দিয়েছিলেন আদম আলাইসাল্লাম যেই দোয়া পরে মাপ পেয়েছিলেন সেই দোয়াটা কার জানা আছে ওই যে আর এক বক্তা যে বলছে আল্লাহ নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলো ওই হাদিস হলো made in China made in China আর এটা হলো কোরআনের আয়াত ওকয়লাক ওকয়লাক দিবসন ওকয়লাক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين স্বামী স্ত্রী দুইজন একসাথ হয়ে গেলেন আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া দুইজন একসঙ্গে দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহর কালাম বলছে তারা দুইজন বলল কয়জন ওয়াকালা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রভু হে আমরা নিজের উপর জুলুম করেছি আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রথম মানুষ আদম আলাইসাল্লাম প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক মানুষের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ প্রথম ফরজ হল একরা পর কিন্তু মুসলিম ভারতবর্ষ মুসলিম শাসকেরা প্রায় সাড়ে আটশো বছর ধরে শাসন করল ময়ূর সিংহাসন বানালো দেওয়ানে আম বানালো দেওয়ানে খাস বানালো মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ সম্রাট শাহজাহান তার স্ত্রীর কবরের উপরে তাজমহল বানালো ভারতবর্ষে সাড়ে আটশো বছরের মধ্যে উল্লেখযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নাই তারা ইংরেজরা চলে যাওয়ার পরে মোগলরা চলে যাওয়ার পরে পরবর্তীকালে সেখানে দিল্লির রহিমিয়া মাদ্রাসা ফাটক হাবাসে শাহ অলিউল্লাহ মোহাদ্দাস দেহলবীর রাহেমাহুল্লার নাত দাদা আব্দুর রহিম দেহলবি দিল্লির ফাটক হাবাসে একটি মাদ্রাসা বানালেন পরবর্তীতে এসে স্যার সৈয়দ আহম্মদ একজন হলেন সৈয়দ আহমদ ব্রেলভি আর একজন হলেন স্যার সৈয়দ আহম্মদ সার সৈয়দ আহমদ পরবর্তীতে এসে এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এই ভারতের মাটিতে প্রতিষ্ঠা করলেন একটু ইয়ে করেন বিনা পয়সায় সাদকা করেন সাদকা সামনের দিকে আগায় আসেন কথাগুলি কি বোঝা যায় কথাগুলি ভালো করে বুঝবেন এত বছর শাসন করলো কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নেই স্যার সৈয়দ আহমদ পরবর্তীতে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেন হিন্দু জমিদারের কাছে চাঁদা চেয়েছিলেন হিন্দু জমিদার জুতা তুলে ঢেল মারছিল কি করছে জুতা তুলে ঢেল মারছিল বসে মুসলমান নেরের জাত তোরা ইউনিভার্সিটি বানাবি চাঁদা নিতে এসেছিস চাঁদা দিচ্ছি তোরে স্যার সৈয়দ আহমদ জুতাটা উঠে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে সেটা বাজারে নিলামে বিক্রি করে সেটাও আলিগড় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগিয়েছিলেন বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠান খুব প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান একা একই বানানো সম্ভব নয় আশেপাশে যে সব মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলিতে কি লেখাপড়া হয় ওরা আপনারা না জানলেও কমস কম আমরা কিছুটা বুঝি যারই ফলশ্রুতিতে কোরআন এবং সহি সুন্না ভিত্তিক একটি প্রতিষ্ঠান এদেশের মাটিতে হওয়া জরুরি আর এই কারণে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আল্লাহ পাক তাই বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان তোমরা পরস্পরে ভালো কাজে সহযোগিতা করো ভালো কাজে সহযোগিতা না করলে ভালো কাজ সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব হয় না পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহযোগিতা একে অপরকে করবেন এটা খুব জরুরি বিষয় পারস্পরিক সহযোগিতা যারা করেন পারস্পরিক সহযোগিতা একটা প্রাণী পারস্পরিক সহযোগিতা করে সেই প্রাণীটার নাম হলো পিঁপড়া প্রাণীটার নাম কি পিঁপড়া পিঁপড়ার মধ্যে রাজনৈতিক দলাদলি নাই মাঝাবি ভাগাভাগি নাই তরিকা ফেরকাবন্দি নাই মাসলাগত কোনো দ্বন্দ্ব নাই বর্ণ স্থান কাল পাত্র বর্ণ ভাষা এইগুলির কোনো বৈষম্য পিঁপড়ার মধ্যে নেই একদল পিঁপড়া একযোগে এক টুকরা খাবার পেলে তারা কামড়িয়ে সবাই ভাগাভাগি করে খায় যদি সেই বড় খাবার টুকরো তার গর্তে নিতে হয় একদল সামনে থেকে টেনে নিয়ে যায় আর একদল পিছন থেকে ধাক্কায় এবং ঠেলা দিয়ে আগায় দেয় ঠিক তার বিপরীত আর একটি প্রাণী আছে তার নাম হলো কুকুর মিস্টার ডগ এই ডগের হলো পাঁচটা খাসলত কয়টা পাঁচটা খাসলতের মধ্যে একটা ভালো আর চারটা খারাপ উল্লেখযোগ্য পাঁচটা খাসলত আছে তার প্রথম খাসলত হলো ওর মাথা গরম ও জাত ভাই দেখলে সালাম কালাম মুসাফা মোয়ানাকা কিছুই করে না একজন এই ডগ আসতেছে ওই মাহমুদপুর বাজার থেকে আর এক ডগ আসতেছে মেলান্দহ থেকে দুইজনের ফয়লা ব্রিজের মধ্যে দেখা হয়ে গেল সঙ্গে কামরা কামরি করে সালাম কালাম মুসাফা মুয়াকা কর করে না এরা হলো এই জাতের এই খাসলতের লোক আর পিঁপড়া পিঁপড়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কুত্তার নামে কোনো সুরা নাজিল করেননি সুরা নাজিল করেছেন পিঁপড়ার নামে কার নামে পিঁপড়ার নামে সুরা নাজিল করেছেন সুরাটির নাম সুরাতুন নামল নমল না নামল أعوذ بالله من الشيطان الرجيم قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون পিঁপড়া ভাষণ দিচ্ছে আর সেই ভাষণ শুনছেন হলেন সুলাইমান আলাইহিস সাল্লাম কে শুনছেন পিঁপড়ার ভাষণ কোথায় পাওয়া গেল কোরআনে কোন সুরায় সুরাতুন নামলে রাজা নাই শাহী নাই রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম সিংহ ছাড়া তবু সে কি মাইমান সিংহ নয় নাম দিয়ে কি হয় নামের বড়াই করো না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় কোরআন শুরু হয়েছে যেই সুরা দিয়ে সেটা হলো গরুর সুরা সুরাতুল বাকারা সমাপ্ত হয়েছে যেই সুরা দিয়ে সেটা হলো মানুষের সুরা সুরাতুল ন্যাস মানে গরু কোরআন পড়তে পড়তে মানুষ হয়ে যাবে সুরায় বাকারা কোরআনের শুরুতে আর মানুষের সুরাটা শেষে মানে কোরআন পড়তে পড়তে গরু মানুষ হয়ে যাবে মক্কার কাফেরেরা যারা নিজের কন্যাকে জীবন্ত হত্যা করত ওরা কি গরু না গরুর সে অধম উলাইকা কাল্লানাম উলাইকা কাল্লানামি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো তার চেয়েও নিকৃষ্ট কে বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে পিঁপড়ার সুরা নাজিল করলেন পিঁপড়া থেকে আমাদের শিক্ষণীয় পারস্পরিক সহযোগিতা মিলেমিশে কাজ করা পয়লাত লেতন ইয়া মাসা কম লা ভাষণ দিচ্ছে হে পিঁপড়ার দল তোমরা গর্তে ঢোকো সুলাইম সালাম এবং তার সঙ্গী সাথী সৈন্য সামন্ত তোমাদেরকে পায়ের তলায় যেন পিষে না ফেলে কে ভাষণ দিচ্ছে পিঁপড়া ভাষণ শুনছেন কে সুলাইমান সমস্ত প্রাণীকুলের ভাষা যিনি বুঝতেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়ার ভাষণ শুনছেন সুলাইমান পিঁপড়ার ভাষণ শুনে পিঁপড়াকে হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন ও পিঁপড়া এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলি রে পিঁপড়া পিঁপড়া কয় সুলাইমান পিঁপড়ার রাজত্বের রাজা হলাম আমি পিঁপড়ার সমাজের সর্দার আমি তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটি পিঁপড়া যদি মরে যায় আল্লাহর আদালতে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহর আদালতে জিজ্ঞেস করলে জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু যিনি মানুষের গায়ে হাত তুলতেন শার্দুল বড় মেজাজওয়ালা লোক ছিলেন কোরআন পড়ার পরে নরম হয়ে গেলেন সুলাইম সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে এই পিঁপড়া দিয়ে আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন পিঁপড়ার সামান্য রাজত্ব তার জবাবদিহির ভয়ে সে তার সমাজের লোককে সতর্কতা জানাচ্ছে আর আমি এত বড় রাজত্বের জলস্থলে আমার রাজত্ব পিঁপড়ার ভাষণ শুনে সুলাইমান সাল্লাম মুস্কি হাসি দিলেন পিঁপড়ার জবাব শোনার পরে তিনি বললেন রব্বি আউসিনি আন আশকুরা নেমাতাকাল্লাতি আলি দাইয়া আন আমালা সালেহান হে আল্লাহ যেই রাজত্ব আমাকে দিয়েছ আমার পিতামাতাকে দিয়েছ তোমার শুক্রিয়া আদায় করার তৌফিক দান কর পিঁপড়া হলো সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া হলো সুলাইম আলাহিসাল্লামের শিক্ষক কার শিক্ষক সুলাইম সাল্লামের শিক্ষক সুলাইমান সাল্লামকে পিঁপড়া শিক্ষা দিল আদম সাল্লামের ছেলে হাবিল কাবিল দুইজন মারামারি করল মারামারি করে এক ভাই আর এক ভাইকে কি করলো মেরে ফেললো ফাবাসাল্লাহু সাল্লাহ ফাবাসাল্লাহু গোরাবাই লিউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতাহি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন নাকুনা মিসলা হাযাল গুরাব কাবিল হাবিলকে মেরে ফেলে কিভাবে দাফন করবে খুঁজে পাচ্ছে না বুদ্ধি আল্লাহ পাক দুই কাক পাঠিয়ে দিলেন কাক এসে মাটি হাসড়িয়ে কাবিলকে জানিয়ে দিল তোমার মরা ভাইয়ের লাশ কিভাবে দাফন করতে হয় আল্লাহ পাক পশু পাখির কাছেও মানুষের জন্য শিক্ষণীয় রেখেছে আলহামদুলিল্লাহ বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা পিঁপড়া একে অপরকে করে থাকে পারস্পরিক সহযোগিতা ছাড়া পৃথিবীতে কোনো ভালো কাজ কোনো খারাপ কাজ কোনো কাজই সমাধা হয় নাই এই জন্য চাই পারস্পরিক সহযোগিতা সহযোগিতা আপনি করবেন তা আপনার জন্য কল্যাণ আপনি না করবেন আপনি বঞ্চিত হলেন ভালো কাজ থেকে কিন্তু আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করিয়ে নেন মৌমাছিকে দিয়ে করিয়ে নেন আল্লাহর দিনের কাজ আল্লাহ রব্বুল আলমিন হুদহুদ পাখিকে দিয়ে করিয়ে নেন সুলাইমান আলাহিসাল্লামের হুদহুদ পাখি সুলাইমান আলাহিসাল্লামকে বললেন পামাকা সাকায় রাব্বাই দিন পুরা ঘটনা বলার সময় আমার নেই সময় খুব কম পামা কাসা গায়রা বাড়িদিন وقال أحدت بما لم تحد به وجئتك من سبع بنبأ يقين وجدتها إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم সুলাইমান আমি গেছিলাম সাবায় সেখানে দেখলাম একজন নারী নেতৃত্ব দিচ্ছে তার বিরাট সিংহাসন আছে সেই মহিলা এবং তার সমাজের লোকেরা সূর্যের সামনে সেজদা করে সুলাইম আল্লাহ সাল্লামের কাছে খবর পৌঁছালেন হুদহুদ পাখি হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইম আল্লাহ সাল্লাম ইয়ামানে অভিযান চালালেন ইয়ামানের মাটিতে ইসলাম কায়েম হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো তার শুরুতে ছিল হুদুদ পাখি আল্লাহ রব্বুল আলমিন তার দিনের কাজ পশু পাখিকে দিয়েও করিয়ে নেন মানুষকে দিয়েও করিয়ে নেন কাফের মুশরেককে দিয়েও কোনো সময় আল্লাহ পাক ভালো কাজ করে নেন আল্লাহ আকবর বন্ধুগণ সেই সুলাইম আল্লাহ সাল্লাম যখন মারা গেলেন আল্লাহ পাক সুলাইম আল্লাহ সাল্লামের লাশ খাড়া করে রাখলেন কোরআনুল করিমে সুরাতু সাবা চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালাম্মা কতাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন ওয়াল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন সুলাইম সাল্লাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ পাক মালাকুল মৌতকে বলেন যান কবজ করো দাঁড়ানো অবস্থায় যান কবজ করে আর জিনের রাজমিস্ত্রি বাইতুল মাকদাস তৈরি করছে সেই ওই দেখ বাবা সুলাইমান লাঠি হাতে করে দাঁড়ান মেরে শেষ করে ফেলবে মানে তাড়াতাড়ি কাম কর সুলাইমান সাল্লামের মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ রাব্বুল আলমিন বাইতুল মাকদাস কমপ্লিট করলেন আল্লাহ আকবার বাইতুল মাকদাস কমপ্লিট হলো পাহারাদার কে জিন্দা সুলাইমান না মরা সুলাইমান সুলাইমান আসলাম ইন্তেকালের পরে তার লাশ দিয়ে আল্লাহ পাক পাহারাদার বানায় কাজ করে নিলেন আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলের বড় বড় দুই দলের দুইজন নেতা আছেন ছিলেন তাই না দুই নেতা ছিলেন বড় বড় সেই দুই নেতার নাম না নিয়ে বর্তমান নেতা কর্মীদের চলার সুযোগ নাই সামনে কত বছর যাবৎ পুঁজি বানিয়ে সেই নাম ভাঙায় ভাঙায় তারা চলছে সামনে কারণ সেই দুই নেতা এমন কিছু এই দেশের মাটিতে এমন কিছু অবদান রেখে গেছেন বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে এ জাতি ভুলবে না মানুষ কাজ করে মরার পরে তার কাজের ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন হয় দুইজন নেতা দুই মেরুর লোককে কোন দল করেন তা আমার দেখার বিষয় নয় কিন্তু দুইজন নেতার মৃত্যুর সময়ে শেষ বিদায়ের সময়ে আমরা তাদেরকে আদর সোহাগ করে শ্রদ্ধা জানায় বিদায় করতে পারি নাই গুলিয়ার বুলেট দিয়ে তাদেরকে বিদায় করেছি এই ছিল তাদের পাওনা আমাদের পক্ষ থেকে আমরা নেমো খারাম জাতি বন্ধুগণ দুইজন নেতাই বের হয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে দুই দলের দুই দুই বড় নেতা এন্তেকালের পূর্ব মুহূর্তে বেরিয়ে আসছিলেন গুলাগুলির আওয়াজ শুনে এখান থেকে প্রমাণিত হয় এদেশের মানুষকে এ জাতিকে তারা কি পরিমাণ ভালোবাসতেন আর কি পরিমাণ বিশ্বাস করতেন আর কি মোহাব্বত তাদের প্রতি ছিল তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমার বুকে গুলি করার জন্য আমার দলের লোকেরা আমার দেশের লোকেরা এসেছে যারা ভালো মানুষ হয় তারা সরল সোজা হয় যারা সিটার হয় তারা অপরকে সিটার মনে করে যারা সরল হয় তারা সবাইকে সরল মনে করে ঘুণাক্ষরেও যদি তারা অনুমান করতেন যে আমাকে মারার জন্য এসেছে তাহলে খালি হাতে ওই অবস্থায় গুলাগুলির আওয়াজ শুনে বের হওয়ার কথা নয় বন্ধুগণ মানুষ কাজ করে দুনিয়াতে তার প্রতিক্রিয়া থেকে যায় আপনি যদি কাজ না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন মরা সুলাইমান সালামের মতো একজন মানুষকে দিয়ে আল্লাহ তার দিনের কাজ করায় নিতে পারেন অতএব আল্লাহর দিনের কাজে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব ইনশা আল্লাহ রাজি তো কে কে রাজি আছেন হাত তোলেন আল্লাহ আকবর দুই হাত তোলেন হাত তুলে রাখেন নামাবেন না যখন নামাতে বলবো আল্লাহ তোমার বান্দারা ভালো কাজে সহযোগিতা করার জন্য ওয়াদা করেছে দুই হাত তুলে ওয়াদা করেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি তাদেরকে কবুল করো ভালো কাজে জড়িয়ে থাকার তৌফিক দাও বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় ঢুকাবেন পকেটে ঢুকাবেন যার যার পকেটে সেই সেই আর একজনের পকেটে ঢুকাবেন না যার যার পকেটে সেই সেই ঢুকাবেন সবাই বিসমিল্লা বলে হ্যাঁ, হ্যাঁ মাশাল্লাহ মালাকুল মৌতেরও জান কবজ হবে হবে না আলেম মৌলবীরা খালি টাকা তোলে দেয় না এই দেখুন একজন আলেম মানুষ তিনি এক হাজার টাকা সর্বপ্রথম দিলেন আপনারা পাঁচ সাত মিনিট ধৈর্য ধরেন এরপরেই কিছুক্ষণের মধ্যেই ডক্টর আহম্মদ আবদুল্লাহ সাকিব ডক্টর আসাদুল্লাহ আল গালিফ স্যারের সুযোগ্য উত্তরসূরি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশন কি বলে শিক্ষা কার্যক্রম হাদিস ফাউন্ডেশন শিক্ষা কার্যক্রমের তিনি চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব তিনি আসবেন তারপরে তরুণ উদীয়মান বক্তা বাসার বিন হায়াত সে তিনিও আসবেন তে কাজে আমি তো বয়স্ক মানুষ আর আপনাদের পরিচিত পুরাতন মুখ আমাদের খুব দ্রুত চলেও যেতে হবে তাই কয়েক মিনিটের মধ্যে এই মাদ্রাসার জন্য কে এক বস্তা চাউল মাসে মাসে ছাত্রদের খাবারের জন্য পাঁচ বস্তা করে চাউল লাগে আল্লাহর এক বান্দা এক হাজার প্রত্যেকেই পকেটে হাত ঢুকাইছেন এবার যারা এখানে লেখায় দিতে চান লেখায় দেন ভিতর থেকে